তারপরে হ্যাঁ দেখেন হোস দিছে হ্যাঁ হ্যাঁ কি সমস্যা আপনি শেয়ার করুন ম্যাডাম আপনি শেয়ার করুন হ্যাঁ করছি দাদা আসছে দাদা ওই যে ঘন্টার পাশে একটা দেখতে পাচ্ছেন এটা ইয়ে বিন্দু ঘন্টার পাশে ডান দিকে ওপরে ঘন্টার পাশে ডান দিকে হ্যাঁ এটা ক্লিক করুন ঘন্টার পাশে ডান দিকে এটা না ঘন্টার পাশে হ্যাঁ এটা ক্লিক করুন এখান থেকে সেটিং প্রাইভেসি আচ্ছা। হ্যাঁ উপর থেকে সেটিং সেটিং একদম উপরটা সেটিং ক্লিক হ্যাঁ। হ্যাঁ। করুন ওই যে confirm your identity to do thing ওই যে ভিউ আইডেন্টিটি আইডেন্টিটি কনফার্মেশন নিচে নিচে একদম নিচে একদম নিচেরটা যেখানে ছিলেন হ্যাঁ হ্যাঁ ডান দিকে আসুন হ্যাঁ একদম নিচে ডান এবার ডান দিকে ভিউতে যান ভিউতে যান হ্যাঁ, ঠিক আছে ওকে এখানে আপনার পাসওয়ার্ডটা দিন মানে ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসান আচ্ছা এই ফেসবুকের যে পাসওয়ার্ডটা হ্যাঁ, হ্যাঁ যে পাসওয়ার্ডটা ইউজ করেন ওটা বসান কন্টিনিউ করেন হুম ওকে গেট স্টার্টেড আমি ক্লোজ করে ব্যাকে একদম ব্যাকে চলে এখন শুধু আপনার আচ্ছা। একটাই কাজ করতে হবে সেটা হলো যে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে এটা ইয়ে করে দিন হ্যাঁ এখান চলে আসুন পরে ওই যে ইয়ে, দাদা হ্যাঁ। আপনাকে আমি ইয়া করি পেজের অ্যাডমিন করে দেই কোথায় গেল আমার পেজ পেজে তাহলে ইয়ে হ্যাঁ তাহলে অ্যাডমিন করতে তাহলে আপনি পেজে এক মিনিট ব্যাকে যান প্রথমে হ্যাঁ যাচ্ছি হ্যাঁ এই যে এখানে কিভাবে করব অ্যাডমিন এখান থেকে হচ্ছে নিচে আসুন বাম দিকে নিচে আসুন সেটিং ওই যে সেটিং সেটিংস হ্যাঁ ক্লিক করুন পেজ রোলস ওই যে পেজ আচ্ছা, রোলস হ্যাঁ পেজ রোলসে ক্লিক করুন হ্যাঁ এবার হচ্ছে এখানে আপনার আমার আমার ইয়ে নামটা লিখুন এখানটা ওই যে ওপরতে ওপরতে এম এ এম এ ও হ্যাঁ এই যে ওই যে ওপরে আচ্ছা, হ্যাঁ। এখানে অ্যাড করুন কি দেবেন আমাকে অ্যাডমিন করছি হ্যাঁ অ্যাড করুন দিয়েছি ওকে এ পাসওয়ার্ড দিন আপনার সাবমিট করুন গেছে দাদা ওকে দাঁড়ান এক মিনিট একটু করুন ট্যাপ ডাউন করুন আর রসুন রসুন হ্যাঁ মামুন ভাই আছেন কি আছি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেন ঠিক আছে আসে নাই তো ভালো করে চেক করেন দাদা ইনভিটেশন যায়নি হ্যাঁ একটুখানি একটুখানি আমি পেজটা ওপেন করি ও আচ্ছা এটা একটু লোড হতে একটু সময় নেয় ভাই কি নামে ফ্রিল্যান্সার রাজু ওখানে রাজু আহমেদ দেওয়া থাকে ঠিক আছে রাজু আহমেদ দিলেই আপনি পেয়ে যাবেন এটা রয়েছে আচ্ছা এইটাতে এইটাতে করবেন না এটাতে করলে এই অ্যাকাউন্ট আমার ব্লক হয়ে যাবে আপনি আপনাকে আমি ইয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এইটাই আপাতত আমি ক্লাসটা করিয়ে দিই তারপর আমি ঠিক করবো ফেসবুক যখন যার অ্যাকাউন্ট একবার ব্লক করে তারপর মানে কিছু সময় পার্মানেন্ট করে দেয় কিছু সময় আবার ছেড়ে দেয় আমার তো একটা অ্যাকাউন্ট আমার পার্মানেন্ট করে দিয়েছে আমার নিজস্ব অ্যাকাউন্টটা ওটাতে এনআইডি দেওয়া ছিল না হ্যাঁ এনআইডি দিয়েছিলাম ভেরিফিকেশন করেছিলাম কোয়েশ্চন তাও হ্যাঁ ভাই অ্যাকসেপ্ট করছি পার্মানেন্ট করে দিলাম মানে তখন আমি ওই অনেক পুরনো ছিল অ্যাকাউন্ট আমি তখন প্র্যাকটিস করতাম ফেসবুক অ্যাডভার্টাইজ মানে পয়সা না দিয়ে প্র্যাকটিস করতাম ওই জন্য করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা দেখছি এত বড় করে একটু ক্যাম্পেইন তৈরি করতে তো পয়সা দিচ্ছি না হুম হুম এরকমই হয় আমিও আমার ক্যাটালগ পেজটাতে মানে যাকে দিয়ে কাজ করাছিলাম উনি মেবি কুপন দিয়ে কাজ করে দিছিল যে কারণে আজকে মানে অনেক প্রবলেম হচ্ছে এখন রিয়েল ডলার দিয়ে যদি করা হতো শুরু থেকে এই প্রবলেম গুলো হতো না লোগোটা খুব সুন্দর করেছেন টাইলিকা ডট কম টাইলিকা লোগোটা খুব সুন্দর হয়েছে এমনি কাভার ফটো লোগো ঠিক আছে আমি মানে ওয়েবসাইটটা তো মানে ওই যে ডোমেনটা তো পারচেজ করা লাগে মেবি দাদা ওটা তো ধরেন পরে করব আর কি পেজটা রান হয়ে গেলে ডোমেনটা ডোমেনটা अवेलेबल আছে হ্যাঁ ডট কম নাই মানে আপনার নেটটা আছে ডট নেটটা আছে না ডট কমটা হলে ভালো হতো হ্যাঁ হুম ওকে মোটা মোটামুটি হলো পেজটা টোটাল আমাদের সেটিং করতে হবে তাই তো এখন আমাদের এখন হলো পেজটাকে টোটাল সেটআপ করা আর তারপর হচ্ছে আমাদের যে একটা কাজ থাকবে সেটা হলো যে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার আপনার করতে হবে আপনার যে মায়ের নামে বললেন যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই ওই অ্যাকাউন্টটাকে আপনি খোলার চেষ্টা করবেন ঠিক আছে মায়ের নামে অ্যাড অ্যাকাউন্ট না দাদা আমাকে আমার এই প্রোফাইল থেকে আমাকে অ্যাড অ্যাকাউন্ট করে দিবেন কারণ এটা তো আমার নতুন আইডি আচ্ছা আচ্ছা এই প্রোফাইল থেকে আপনাকে ঠিক আছে আমি করে দিচ্ছি আপনাকে পেজটা হ্যাঁ আইডি হ্যাঁ হ্যাঁ পেজটা সেট করে তারপর দাদা আমাকে একটু দেখায়েন কিভাবে করছেন হ্যাঁ। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না না না না দেখতে পাচ্ছি না আপনি একটু শেয়ার করেন আপনি আপনি শেয়ারটা অফ করেন আমি শেয়ার অফ করব আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন আমার পেজ জি দেখতে পাচ্ছি ওকে স্টাইলিকা স্টাইলিসিয়া স্টাইলিসিয়া ওকে হুম এটা যাচ্ছে না কেন মানে ডান দিকে ইয়েটা উঠে আছে আপনার মানে ওকে দেখতে পাচ্ছেন পেজ এবার হ্যাঁ দেখতে পাচ্ছি দাদা পোস্ট আনঅ্যাভেলেবল একটাই কোণে যে আমার একটা কোণটা ব্লক বলে একটা কোণটাকে ঠিক করতে হবে লোকেশন প্রথমে আপনাকে লোকেশন দিতে হবে লোকেশন দিতে হবে কেন আপনার লোকেশন দিতে হবে আপনার অ্যাড্রেসটা বলুন নর্থ বাসাবো মানে অ্যাকুরেট নাম বাসার নাম্বার দিতে চাচ্ছি না শুধু সিটি সিটি বলো hmm north Basabo Dhaka city এর স্ট্রিট অ্যাড্রেসটা বলুন আপনার স্ট্রিট অ্যাড্রেসটা আছে এটা দিতে হবে একটু মেন্টর স্ট্রিট অ্যাড্রেস তো নাই শর্টে বলুন বাসাবো মানে বুঝলাম না north Basabo Dhaka north N O R T H north Basabo বানানটা বলুন Basabo B A S H A S H A B double O okay তাহলে স্ট্রিট অ্যাড্রেস তাই তো city Dhaka city Dhaka city হ্যাঁ জিপ কোড হ্যাঁ। কোনটা ওই যে আমরা যে লিখি 1213 1219 ওগুলো হ্যাঁ, হ্যাঁ মানে হলো আপনার হলো ইয়ে কোড ওই যে পোস্টাল ঢাকা 1214 1214 হ্যাঁ এগুলো পোস্টাল কোড মানে হচ্ছে আপনার যেখানে যে আপনার লেটার লেটার হ্যাঁ 1214 হ্যাঁ, হ্যাঁ, এটা হলো আপনার আর এটা এটা কিছুক্ষণ পর নিয়ে নেবে হ্যাঁ অটোমেটিক নিয়ে নেবে ওয়েবসাইট হ্যাঁ, আপনার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা বসাবেন এন্টার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা বলুন এটা আপনি এটা আপনি বসিয়ে হ্যাঁ? আচ্ছা ওকে মেসেজ এন্টার ইমেল এটা এই এই আপনার যেটা দেয়া এই একটা ইমেল খুলবেন ঠিক আছে আচ্ছা। একটা ইমেল খুলবেন সেই ইমেলটা খুললে সেই ইমেলটা বসিয়ে দেবেন তো ইমেলটা কি প্রবলেম প্রবলেম হবে না অনেক অনেক সময় দেখা গেলো আপনি ইমেল মার্কেটিং করতে চাইছেন বুঝতে পারছেন হ্যাঁ। তো সেটার জন্য আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে পরে ভবিষ্যতে আপনার ভালো হবে আচ্ছা এগুলো স্কিপ করে যেতে যাচ্ছে এখন আচ্ছা এখন তাহলে আপাতত স্কিপ স্কিপ করে যান অসুবিধা নেই কিন্তু একটা ইমেল খুলে নেবেন ভবিষ্যতে আপনার ভালো হবে ইমেল মার্কেটিং সময় ইমেল মার্কেটিং থেকে অনেক ইয়ে পাওয়া যায় কাস্টমার প্রচুর পাওয়া যায় অলওয়েজ ওপেন করে দিলাম full time all all time women clothing store ঠিক আছে এবার আমি সেটিং কিছু সেট করতে হবে যেমন হচ্ছে পেজ ভিজিবিলিটি এটা হলো পেজ পাবলিশ আছে ভিজিটর পোস্ট আমরা সমস্তকে ফটো দেখাবো এবং বিলাস ভিডিও দেখাবো ঠিক আছে আর হচ্ছে allow visitor to publish a post যদি আমি যদি আপনি কি আপনার পেজের মধ্যে অন্য কোনো থার্ড মানে পার্টি কোনো ব্যক্তিকে যারা ভিজিট করবে তারা কি কোনো পোস্ট বা অথবা ভিডিও কোড পাবলিশ করতে পারবে আপনি তাদেরকে অ্যাক্সেস দেবেন না না না দেবেন না তাহলে এখানে ডিজেবল করে দেবেন disable post by other people on the page তাহলে যদি অন্য কোনো ব্যক্তি যদি আপনার এখানে করতে না যায় তাহলে আপনি ডিজেবল করেন যদি আপনি চান তাহলে অ্যালো করবেন ঠিক আছে তাহলে এখানে ডিজেবল রাখবে আচ্ছা। যাতে অন্য মত আপনি পোস্ট করবেন না যদি কেউ পোস্ট না করে সেফটি চেঞ্জ করে দেবেন ওকে টুইটার পোস্ট গেল তো news feed audience and visibility visibility post এটা আমাদের থাকবে allow news feed audience selection the post visibility option for this page এটা আমি এখানে আমি news feed audience visibility option এটা আমার থাকবে এটা আমার নিচে না করলেও চলবে তো আমি এখানে সেভ চেঞ্জেস করে দিলাম এটাকে আমি অ্যালো করে দিলাম যে আমার ইয়ে ইয়ে ফিডের ইয়ে মধ্যে যা যা থাকবে তার সবাই আমার পোস্ট দেখতে পাবে মানে সবাই ইংগেজ করতে পারবে auto generate caption auto generate caption বলতে গেলে আপনার যখনই যখনই একটা কোনো পোস্ট করবেন অনেক সময় দেখবেন যখনই আমরা যখনই এখন একটা নতুন বেরিয়ে নতুন একটা আপডেট এসছে ফেসবুকের মধ্যে যেটা হলো যে যখন আমরা কোনো কিছু পোস্ট করি তখন সেটার মধ্যে অটোমেটিক মানে একটা ক্যাপশন জেনারেট ক্যাপশন মানে হচ্ছে কপি কপি কপি মানে হচ্ছে যে পোস্টের উপর কিছু লেখা থাকে বুঝতে পারলেন এটা কেরা এটা হবে এটা এই যে এই যে এই যে এটাকে বলা হয় কপি মানে ক্যাপশন মানে হচ্ছে এই যে এটা এটাকে বলা হয় ক্যাপশন তো এখন এটাকে আপনি অটোমেটিক যখন আপনি কোনো আপনি কোনো পোস্ট করবেন সেটার মধ্যে অটোমেটিক জেনারেট হয়ে যাবে বুঝলেন অটোমেটিক লেখাটা উঠে যাবে এটা দুভাবে উঠবে এক নম্বর হলো বাংলাতে উঠবে প্লাস উঠবে এবার এটাকে আপনি অটোমেটিক জেনারেট করতে চান নাকি আপনি লিখতে চান নিজে থেকে যদি আপনি লিখতে লিখতে চান তাহলে এটাকে আপনি অফ করে দেবেন যে আমি আমি অটো জেনারেট চাই না আমি এটাকে নিজে থেকে লিখে লিখে নিতে চাই নিজে থেকে লিখবো হ্যাঁ নিজে থেকে লিখবেন তাই তো তাহলে এখানে do not auto generated option তাহলে সাবটাইটেল ঠিক আছে এটা ডু নট করা আছে এটা এটা সেভ করা তাহলে এটাকে আমি হাত দেবো ঠিক আছে তাহলে এটা আমি ক্যান্সেল করে দিই পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং মানে হচ্ছে allow people to share your page post and story story event মানে অন্য কোনো ব্যক্তিকে মানে থার্ড পার্টি কোনো ব্যক্তিকে কি আপনি চান যে আপনার ইয়ের মধ্যে পোস্ট কোনো কিছু পোস্ট করুক বা কোনো কিছু শেয়ার করুক না চান না তাহলে এটাকে অ্যালো করবেন না এটাকে আপনি ডিসেবল করে দেবেন শুধুমাত্র আচ্ছা। আপনি চান আচ্ছা। রয়েছে message people can control my page privately allow people to control my page privately by showing the the message button আচ্ছা অনেক সময় কি হয় যে আপনি কি কোনো মানুষকে প্রাইভেটলি মেসেজ পাঠাতে চান আপনার প্রোডাক্ট কেনার জন্য যে মানুষটা মানুষ আপনাকে প্রাইভেট মেসেজ করুক ঠিক আছে মানে কোনো করে মানে প্রাইভেট ভাবে আপনাকে মেসেজ করুক এটা কি চান না না সেটা তো দরকার নেই পেজে আসবে হ্যাঁ, সব পেজের মধ্যে সব করবে ঠিক আছে তাহলে এটা আমি এটাকে আমি স্টেপ চেঞ্জ করব ট্যাগিং অ্যাবিলিটি মানে ট্যাগিং বলতে আপনি কি চান যে অন্য কোনো ব্যক্তি আপনার পেজ থেকে ট্যাগ করুক অন্য কোনো ঠিক আছে তাহলে এটা আমি চেক চেঞ্জ করার কারণে অ্যালো করলাম না আদার্স ট্যাগিং দিস পেজ মানে আমি আপনি কি চান যে অন্য কোনো মানে আপনি অন্য কোনো ব্যক্তিকে মানে ট্যাগ করতে পান চান না তাহলে এটাকে এটাকে আমি রেখে দিলাম allow people and other pages to tag মানে অন্য কোনো ব্যক্তি যেটা আপনার পেজ থেকে ট্যাগ করুক এমন কিছু চান কি না চান না এটাকে আমি কেটে দিলাম সেভ হ্যাঁ কান্ট্রি রেস্ট্রিকশন বলতে গেলে আছে যে অন্য কোন কান্ট্রি বলতে আপনার আপনি কোন কান্ট্রি দেখা যায় শুধুমাত্র বাংলাদেশ তাই তো বাংলাদেশ ছাড়া অন্য কোন কোন কান্ট্রি দেখাতে যায় বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া তাহলে এখানের মধ্যে কি হয় যে কান্ট্রি তারপরে আদার্স অন্য কান্ট্রি কি দেওয়া যাবে চাইলে হ্যাঁ দেওয়া যাবে তো এখানে কান্ট্রি রেস্ট্রিকশন বলতে এখানে কিছু করা দরকার নেই যে কান্ট্রি রেস্ট্রিকশন মানেটা হচ্ছে যে যে আপনি এখানটার মধ্যে কোন কোন কান্ট্রিতে আপনি আপনার পেজটা দেখাতে চান না আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি সিলেক্ট করতে সিলেক্ট করতে পারবেন আপনি চায়নাতে দেখাতে চান না চায়নাটা এখানে সিলেক্ট করে করে দিলে আপনার অটোমেটিক চায়নার মধ্যে আপনার পেজটা শো হবে আর বাকি সব জায়গায় শো হবে বুঝতে পেরেছেন তাহলে আপনি সব কান্ট্রিতে চান তাহলে এটা আমি কিছু করলাম আচ্ছা এজ এজ বলতে গেলে এজে আপনি কত এজের মধ্যে আপনি দেখাতে চান আচ্ছা কত সতেরো থেকে মিনিমাম আপনার হ্যাঁ, আঠারো আঠারো থেকে হ্যাঁ, হ্যাঁ, আপনার থাকবে কারণ আঠারোর নিচে থাকে তাদেরকে পয়সা থাকে না মোটামুটি কারণ আঠারো মানে টাকা থাকবে তারাই আপনার প্রোডাক্টটা বাই করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মডারেশন মডারেশন বলতে গেলে লিস্ট ওয়ার্ড পেজ বা emojis to one to hide from this page আচ্ছা এখানের মধ্যে অনেক সময় দেখবেন যে অনেক মানুষ মানে পোস্টের নিচে বাজে বাজে কমেন্ট করে অনেক উল্টো পাল্টা কথা লেখে এখন কি কথা লেখে অথবা ইমোজি লেখে ইমোজি দেয় অথবা বিভিন্ন রকমের মানে খারাপ খারাপ কমেন্ট করে এখন আপনি কি চান যে হ্যাঁ। যেসব মানে ব্যাড মানে ওয়ার্ড গুলো আছে সে ব্যাড ওয়ার্ড গুলোকে আপনি হ্যাঁ। এখানটায় মানে মানে কেউ আপনার নিচে কমেন্ট না করতে পারো যেমন হচ্ছে ধরুন একটা ব্যাড ওয়ার্ডের মধ্যে স্টুপিড ঠিক আছে হ্যাঁ, কিংবা দেখা এগুলো ব্যাড প্রোডাক্ট এটা একটা মানে কন্টেন্ট হ্যাঁ, আপনি হ্যাঁ। কি চান যে এই এই কথাটা যেন কেউ না লিখুক আপনার এই পোস্ট কোনো পোস্টের নিচে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা তো চাই হ্যাঁ, হ্যাঁ এটা চাই না তাহলে এই এটাকে আপনি এটাকে আমি অ্যাড করে দিলাম তাহলে এই কথাটা যেই লিখতে চান না কেন এই কথাটা কখনোই সে আপনার পোস্টের নিচে লিখতে পারবে না বুঝতে পারো তারপর আচ্ছা। হচ্ছে যে লো কোয়ালিটি লো কোয়ালিটি ঠিক আছে এই কথাটা একটু লিখতে পারবে না বুঝতে পেরেছেন আচ্ছা। এই এখানের মধ্যে কিছু কিছু কথা কিছু কিছু ওয়ার্ড আপনি আপনার এখান থেকে মা থেকে বার করবেন ঠিক আছে আমি দুটো লিখে দিলাম কাটে বার করে অ্যাড করে দেবো এখানের মধ্যে আচ্ছা। লিখে এখানে অ্যাড করে দেবেন তাহলে ওই কথাগুলো আর সে আপনার কোনো আচ্ছা। প্রশ্ন নিচে সে মানে এই কথাগুলো লিখতে পারবে না লিখলে এই কথাগুলো উঠবে বুঝতে পেরেছেন এতে করে কি যে আপনার একটা কি হবে পজিটিভ মানে ইয়ে পড়বে মানে পজিটিভ ইমপ্রেশন মানে ইমপ্রেশন করবে ইয়াটা কি বন্ধ করা যায় ওই যে অনেক সময় হা হা সাইন হা হা হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট এখান থেকে এই ইমোজি একটু দাদা বন্ধ করে দেন হা হা একটা যাতে এই যে যে ইমেজের মধ্যে ক্লিক করবেন ইমেজের মধ্যে দেখুন এই যে হা হা এটা করবে এটা করলাম হ্যাঁ। আর সময় কান্না দেয় ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, এগুলো বন্ধ করে দেন এই যে এগুলো সব সব এখানে সিলেক্ট করবেন আচ্ছা এগুলো অনেক মানে এগুলো অফ করে দিন লাইক আর ইয়া থাক লাভ থাক হ্যাঁ, হ্যাঁ। বাট যতগুলো হাসি সব বন্ধ করে দিলাম আচ্ছা। আচ্ছা। এগুলো সব আমি বন্ধ করে দিলাম কিন্তু আপনার এর নিচে আচ্ছা। কেউ তাহলে এইসব এই কমেন্ট করে কেউ করতে পারবে না এটা সিস্টেম আছে হ্যাঁ, তাহলে এটা মধ্যে থেকে এটা করতে হয় এইটা তাহলে এইগুলো যতগুলো করলাম এগুলো আর কেউ করতে পারবে না আপনার একটা পেজের মধ্যে আচ্ছা ওকে আচ্ছা প্রোফোনিটিভ ফিল্টার এটা এটা দরকার নেই সিমিলার পেচারাইজেশন এটা আমাদের অতটা প্রয়োজন হবে না সিমিলার পেজ সাইলে কেউ কমেন্ট রিকমেন্ডেড সিমিলার পেজ সকল এটা ওটা লাগবে না পেজ আপডেট পেজ একটা অটোমেটিক হবে মাল্টিপল পেজ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ করে দেখি allow people to manage the page post multiple language এটা আপনি যদি কাউকে ম্যানেজ করতে দেন তখন কি সেটা করবে এরকম করে দিচ্ছেন না আপনি এখন নিজেই এটাকে কন্ট্রোল করবেন তাহলে এখন এটা আমার ট্রান্সলেট অটোমেটিক্যালি আচ্ছা। যদি আপনি কি চান যে আপনার অটোমেটিক্যালি ইংলিশ থেকে বাংলা মানে যে টাইপের লোক দেখা গেলো ইন্ডিয়ার লোক দেখছে যেটা কারণে ইন্ডিয়ার লোকের কাছে হিন্দিতে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে সেটা থাক এগুলো যে অটোমেটিক সেই কন্টেন্টটা হিন্দিতে হিন্দিতে দেখতে পাবে অটোমেটিক সেই যে ভাষী কাছে যাবে সেই ভাষা সেই ভাষাটাকে অটোমেটিক হ্যাঁ ট্রান্সলেট হয়ে যাবে রাইট কমেন্ট র্যাঙ্কিং আচ্ছা এই একটা বিষয় আছে কমেন্ট র্যাঙ্কিং রিলেভেন্ট হ্যাঁ। আচ্ছা, যে কমেন্ট হয় আপনার রিলেভেন্ট কমেন্ট মানে হচ্ছে আপনি ধরেন একটা কুর্তি ইন্ডিয়ান একটা অথবা পাকিস্তানের একটা কুর্তির একটা ইয়ে দিয়েছেন অ্যাডভার্টাইজ দিয়েছেন এবার দেখলো ওই কুর্তিটার রিলেভেন্টে মানে যে যে মানুষগুলো ওই কুর্তিটার রিলেভেন্টে কমেন্ট করেছে মানে ওই কুর্তিটা নিয়ে কমেন্ট করেছে এখন আপনি কি ওই কমেন্ট গুলোকে সবার ফার্স্টে দেখতে চান যাতে আপনি তাদের সাথে মানে আপনার ইয়ে পেজটা ওপেন করার সাথেই তার কমেন্টগুলো সবার ফার্স্টে আসবে এবং আপনি তাদের সাথে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এগুলো এগুলো হলো রিলেভেন্ট হ্যাঁ। কমেন্ট মানে ওই ওই আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন ওই প্রোডাক্টটা মানে নিয়ে সে কথাটা বলেছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আপনার সুবিধা হবে তাহলে এগুলো আমার see most relevant comment by default মানে যেসব রিলেভেন্ট আছে সেগুলো আমার বাই ডিফল্ট মানে আগে সবার ফার্স্টে উঠবেন একদম একদম সবার ফার্স্টে হ্যাঁ যাতে হ্যাঁ, আপনার মানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে তাহলে এটা আমার টিক চিহ্ন করাই আছে বুঝতে পারছি তাহলে এটা আমি চেঞ্জ করবো হ্যাঁ আচ্ছা। এবার হচ্ছে যে নিচেরটা যে কন্টেন্ট মানে ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এটা অতটা ই লাগবে না কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা লাগবে না কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এটা অটোমেটিক ফেসবুকে ম্যানেজ করে আচ্ছা এবার হচ্ছে যে ডাউনলোড পেজ লাগবে না আচ্ছা ডাউনলোড পেজ এটা দেখি আচ্ছা, আমি এ করি আচ্ছা ডাউনলোড পেজটা তো লাগবে এটা ফেসবুকে কমে ম্যানেজ করবে মার্চ পেজ এগুলো লাগবে রিমুভ পেজ যদি আপনি কোনো সময় পেজটাকে ডিলিট করতে যান তাহলে এই রিমুভ পেজ ডিলিট ডিলিট এখানে ক্লিক হ্যাঁ। করে সেভ সিলেক্ট করলে অটোমেটিক্যালি হয়ে যাবে বুঝতে পেরেছেন এই হলো বেসিক সেটিং পেজের মধ্যে যেটা আপনাকে করে দিলাম এটা হলো বেসিক সেটিং আপনার পেজের মধ্যে থাকবে আর পেজ ইনফরমেশনের মধ্যে আপনার হচ্ছে এই স্টাইলিকা এটা হলো আপনার পেজ নেম আর ইউজার নেম ইউজার নেমটা এখন তৈরি করার চেষ্টা করে স্টাইলিকা ফিউচার মধ্যে তৈরি করে দিই স্টাইলিকা T O I L E C I A দিয়ে এই ইউজার নেমটা তৈরি করার ইয়ে কারণটা হচ্ছে অনেক সময় দেখা গেল অনেক মানুষ কারণ এখানে অনেক মানুষ আপনাকে ধরো খুঁজে পেল না তখন তাকে আপনি এই কোড ধরে ইউজার নেমটা পাঠিয়ে দিলে আপনি আপনাকে হ্যাঁ, সহজে সহজে খুঁজে পাবে স্টাইলিকা এই ইউজার নেমটা নিয়ে নিয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা, আর এখানে এসে শুধু এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আপনার ফোন নাম্বারটা দেবেন ওয়েবসাইট আর লোকেশন লোকেশন আচ্ছা। দেখেন আপনি অলরেডি সিটি সিটি ঢাকা বারোশো চোদ্দ নিয়ে ওর লোকেশন অটোমেটিক ডিটেক্ট করে দেবে সার্ভিস এরিয়া কোন কোন জায়গার মধ্যে আপনি সার্ভিস দিতে চান আপনি দিতে চান হচ্ছে all over the world All right. সাড়ে বিশ সাড়ে বিশ দিতে হবে না আপনি সারা দিতে চাইছেন হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ টোটাল বাংলাদেশ এটা দিলে কি আবার ন্যারো হয়ে যাবে তখন পেজটা ন্যারো যে আপনারা তখন এই কটা যখন যে জিনিসগুলো দেবো এই জিনিসগুলোর মধ্যে তখন আপনার সার্ভিস মানে পেজটাকে শো করবে তখন আদার জায়গা শো করবে তাহলে না দেওয়াই হ্যাঁ। ভালো নাকি হ্যাঁ ন্যারো হয়ে যাবে তখন পেজটা তখন এই জায়গা এটা তাহলে দরকার তো পেজটা আপনি তো অল ওভার আপনি ইউজ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা সেভিং ক্লোজ ক্লোজ এটা এটা দরকার নেই সার্ভিস এটা এটা দরকার সার্ভিসের জন্য কোভিড নাইন্টিন এর দরকার নেই নন সো আপডেট আচ্ছা এখানে পলিসি আপডেট পলিসি আপডেট এখানে কোনো পলিসি যদি আপনার থাকে কোভিড এটা কোভিড নাইন্টিনের জন্য যারা কোভিড নাইন্টিন যে এখন সিচুয়েশন আচ্ছা। চলছে এখন এই জন্য এটা এখানে কোনো আচ্ছা। দরকার নেই এটা কোভিড এর জন্য এটা কি একটা ইউআরএল আচ্ছা, ছিল যে উপরে ইউআরএল এই যে নিচে নিচে দাদা নিচে স্ক্রল করেন এটা এই যে এটা হ্যাঁ, হ্যাঁ, কোভিড হ্যাঁ, এটা আমাদের কোভিড নাইন্টিনের দরকার নেই আচ্ছা এখানে হচ্ছে প্রাইভেসি পলিসি প্রাইভেসি পলিসি যদি থাকে এটা এটা কখন দেবেন যখন করবেন মধ্যে একটা প্রাইভেসি পলিসি থাকবে ঠিক আছে আচ্ছা। ওই প্রাইভেসি পলিসিটা তখন এখানে এসে এখানে এসে বসিয়ে দেবে আচ্ছা। ইমপ্রেজামের এখানে এসে ওই প্রাইভেসি পলিসিটা এখানে বসিয়ে দেবে আচ্ছা। মানে প্রাইভেসি পলিসি বলতে গেলে এখানটায় একটা মানে প্রাইভেসি পলিসি থাকা দরকার যে আপনার নিশ্চয়ই কোনো পলিসি থাকে আপনার রিটার্ন আপনার যেমন প্রোডাক্টে যে ইয়ে ওই যে কি বলে যে টাকা রিটার্নটা যে ব্যাপারটাতে থাকে যে মানি ব্যাগ মানি ব্যাগ যে ব্যাপারটা থাকে ওটা ওটা প্রাইভেসি পলিসির মধ্যে পড়ে তা ওইগুলো হচ্ছে যখন আচ্ছা। আপনার ইয়ে পেজটা করবেন ওয়েবসাইট তখন ওইখান থেকে কপি করে নিয়ে এটা এখানে এটা এখন না করলে চলবে কিউআর কোড আচ্ছা প্রাইস চেঞ্জ কিসে দেবেন ডলারে দেবেন আপনি ডলারে ডলারে করেন তো সেল কি আপনার সেলটা কি ডলারে করেন নাকি টাকাতে করেন টাকাতে টাকাতে করেন এখানে ডলারে দিতে পারেন ডলারে থাকে অসুবিধা নেই নট অ্যাপ্লিকেবল দিবেন হ্যাঁ নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল দিবেন না নট অ্যাপ্লিকেবল রিকল দিতে ডলারটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে ও স্পেসিফাইড থাকে আচ্ছা স্পেসিফাইড প্রাইস হ্যাঁ আনস্পেসিফাইড থাকে তবে যখন পরে যেতে হবে তখন আমরা নট অ্যাপ্লিকেবল করে দেবো আচ্ছা ইউজার নেমটা দেখি ইউজার নেমটা নেয় আচ্ছা ইউজার নেমটা এখন নেবে না হ্যাঁ একশোটা যখন আপনার পেজে একশোটা লাইক হয়ে যাবে একশোটা লাইকের পর তখন ইউজার ইউজার নেম তখন তৈরি করবে ইউজার নেম তখন নেবে বুঝেছেন একশো লাইকের পর আর তার মধ্যে যখন আচ্ছা, আচ্ছা। যখন পঞ্চাশটা লাইক হয়ে যাবে পঞ্চাশটা লাইকের পর আপনি একবার তাহলে ট্রাই করবেন এই ইউজার নেমটা বসানোর জন্য আচ্ছা, মানে হ্যাঁ, হ্যাঁ নতুন অনেক সময় নেয় না আর বাকি যেগুলো আছে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো অতটা আমাদের প্রয়োজন নেই যা শুধু আমাদের হচ্ছে এই কটা বিষয় হচ্ছে আমাদের প্রয়োজন পেমেন্টটা একটু দেখি আচ্ছা পেমেন্টটা এখন আমার আইএনআর দেখা যাচ্ছে কারণ হচ্ছে কারণ আমার হচ্ছে ইন্ডিয়ান তো আইএনআর দেখাচ্ছে আপনি দেখি বাংলা বি বাংলাদেশ টাকাতে এটা কনভার্ট করতে পারি নাকি বাংলাদেশ টাকাটা এখানে নেই এখানে আমার ইন্ডিয়ান বলে আইএনআর আইএনআর শো করছে সিলেক্ট কারেন্সি আচ্ছা আপনি যখন ইয়ের থেকে আপনি যখন ইয়ের থেকে ওপেন করবেন আপনার ওখান থেকে তখন আপনি দেখবেন যে এখানে আপনার ইয়ের অপশনটা আছে নাকি আপনার ওখান থেকে আপনার অপশনটা দিয়ে দেবে অটোমেটিক আচ্ছা, এমনি হ্যাঁ। এখন কি কমপ্লিট হয়েছে ফুল হ্যাঁ, হ্যাঁ, গুলো আমাদের কমপ্লিট হয়েছে এখন আমরা বাকিগুলো আমরা দেখি চেক করি সব ঠিকঠাক আছে থার্টিন স্টেপ কমপ্লিট দেখাচ্ছে থার্টিন আরো আছে তেরো চোদ্দ পনেরো আরো তিনটা না চারটা স্টেপ রয়েছে এই যে স্টেপ অল্পটা আচ্ছা, আমাদের অলরেডি কমপ্লিট হয়ে যাবে কেন কেন কমপ্লিট হচ্ছে না আপনি এখানে ওয়েবসাইট বসাননি ফোন নাম্বার বসাননি ইমেল বসাননি বুঝতে পেরেছেন আচ্ছা। এইগুলোর জন্য আপনার হলো কমপ্লিট হচ্ছে না বিজনেস আওয়ারটা অলওয়েজ ওপেন আছে এই কটা জিনিস বসালে একটা দুটো তিনটে চোদ্দ হ্যাঁ দেখো দেখেন তারপর হচ্ছে একটা তিনটে চারটে দেখেন বাকি আছে এখানে দেখেন এই তিনটে বাকি আছে এখানে একটা হ্যাঁ, দুটো হ্যাঁ। তিনটা পাঁচটা মানে পাঁচটা অপশন শুধু এই কটা জিনিস বসিয়ে দিলে আপনার হলো পাঁচটা অপশন হয়ে যাবে আর এখানের মধ্যে অ্যাড এ বটন এখানে একটা বটন বসিয়ে বটনটা বসাবো কি সব নাও সিম্পল কারণ হচ্ছে আপনার না সেন্ড মেসেজ সেন্ড মেসেজ করবেন সেন্ড মেসেজ সেন্ড মেসেজ আচ্ছা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ না দাদা এটা না এখানে হচ্ছে যে সেন্ড মেসেজ করলে আপনার হলো এখানে হচ্ছে যে আপনার নাম কল নাও থাকে অনেক সময় হোয়াটসঅ্যাপ আচ্ছা, মেসেজ শুধু মেসেজ অপশন থাকে সেটা নাই কল নাও করে দেব না ওই অপশনটা দিচ্ছেন এখন আপনি নাম্বারটা বসালে অপশনটা দিয়ে দেবে কল নাও করে ও নাম্বারটা তো হ্যাঁ, দাদা নাম্বারটা হ্যাঁ, নাম্বারটা তাহলে বসিয়ে দিচ্ছি আচ্ছা আপনি তাহলে বসিয়ে দেন আমি এটা শেয়ারটা বন্ধ করলাম আপনি বসিয়ে দেন নাম্বারটা আচ্ছা, বসিয়ে দেবো শুধু ফোন নাম্বার দিলে তো হবে না হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বারটা দিলেই হবে বাংলাদেশ সেভ করার তো কোনো অপশন নাই ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে কেটে দিন অটোমেটিক সেভ হয়ে যাবে ও আচ্ছা ওকে সেভ হয়েছে দাদা একটু দেখেন তো হ্যাঁ চেক করুন হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে তো আসছে না আসে নাই তো হয়ে গেছে পেয়ে গেছে হ্যাঁ, হয়ে গেছে ওকে তাহলে মোটামুটি আমাদের পেজের যে আমাদের বেসিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমাদের হলো কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে একটাই সেটা হলো কন্টেন্ট পাবলিশ করা পেজের মধ্যে ওকে আর দু নম্বর যে বিষয়টা হচ্ছে দু নম্বর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট দু নম্বর বিষয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর তিন নম্বর বিষয় হচ্ছে একটা গ্রুপ তৈরি করবেন বুঝতে পারলেন ও পেজ গ্রুপ যেটা খুলেন পেজ এরিয়াতে হচ্ছে আপনার স্টাইলিশিয়া স্টাইলিশিয়া নামে একটা গ্রুপ করবে বুঝতে পেরেছেন হ্যাঁ। স্টাইলিশিয়া নামে এই গ্রুপটা করব কিভাবে দাদা এটা আমি অনেক আমি দেখি আমি দেখি দেখি তাহলে আপনি একটু নোট করুন এক হলো এক নম্বর নেক্সট কাজ হচ্ছে আপনার হলো একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা সেটা অ্যাড অ্যাকাউন্ট জন্য আপনার একটা নতুন একটা প্রোফাইল লাগবে আর দু নম্বর হচ্ছে একটা গ্রুপ তৈরি করা গ্রুপটা আমি তৈরি করার শিক্ষা নিয়েছি আচ্ছা আমি বলি আপনাকে আমার হচ্ছে কি নতুন প্রোফাইল তো এটাই আচ্ছা এটাই নতুন প্রোফাইল থেকে করা হ্যাঁ, হ্যাঁ এটাই নতুন প্রোফাইল যাবে এখান থেকে করে যাবে নতুন প্রোফাইল এবং নতুন পেজ আচ্ছা তাহলে তাহলে এখান থেকে করে যাবে ওকে এরপর হচ্ছে আপনি গ্রুপ তৈরি করবেন আচ্ছা গ্রুপটা কিভাবে তৈরি করবেন ওটা দেখিয়ে দিই এখানে প্রোফাইলে আসেন আসার পরে যে নিচে সোমে ক্লিক করবেন এখানে এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন গ্রুপ আচ্ছা। হ্যাঁ এই যে এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন আমি যে মাউসটা কার্সরটা নিয়ে এসেছি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে আমি এখানে নিচে যেসব গ্রুপগুলো ম্যানেজ করি সেসব গ্রুপগুলো আমার এখানে রয়েছে আর আচ্ছা। এখানে হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপে নতুন গ্রুপ তৈরি করার জন্য ক্রিয়েট নিউ গ্রুপে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার গ্রুপের নামটা লিখবেন তাহলে এখানে আমি নামটা লিখলাম না কেন লিখলাম না এখানে আমি নামটা লিখি তাহলে কি আপনার আপনার গ্রুপে হচ্ছে ই হয়ে যাবে মানে আপনি গ্রুপ করতে পারবেন বুঝতে পারলেন আর আচ্ছা। আরেকটা জিনিস বলে দিই যে এগুলো হচ্ছে আপনি নিজে তৈরি করবেন এই গ্রুপটা হচ্ছে নিজে তৈরি করবেন এখানে আপনার গ্রুপের নাম লিখবেন তাহলে যে গ্রুপ আপনি যদি আপনি যদি আমি যদি আপনাকে তৈরি করে দিই তৈরি করে দেওয়ার পর আমি যদি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিই তাহলে গিয়ে গ্রুপে কিন্তু লিগালি মালিক কিন্তু আমি রইলাম ঠিক আছে আপনি যেমন পেজটা তৈরি করলেন আপনার প্রোফাইল থেকে প্রোফাইলটা দেওয়ার পর আমাকে আপনি কি দিলেন অ্যাডমিনিস্ট্রেটর তাই তো তাহলে লিগালি কিন্তু পেজেরটার মালিক কিন্তু আপনি ঠিক আছে আপনার প্রোফাইলে তৈরি হয়েছে এটা গ্রুপটা আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা তৈরি করবেন তাহলে কি হবে যে গ্রুপের মালিকটা আপনি থাকবেন তারপর যদি আমাকে অ্যাডমিনিস্ট্রেট দেন সেবার আমি অ্যাডমিনিস্ট্রেট দিয়ে আপনার গ্রুপটাকে আমি ইন্ডিয়াতে প্রমোট করবো বুঝতে পেরেছেন এটা হলো আমার কাজ প্রথমে গ্রুপের নামটা এখানে লিখবেন তারপর হচ্ছে প্রাইভেসি লিখবেন পাবলিক করবেন নাকি প্রাইভেট হ্যাঁ। পাবলিক করবেন তো পাবলিকটা এখানে চুজ করে দেবেন আর তিন নম্বর লিখবেন যে আপনার কিছু মানে নিয়ারেস্ট কিছু মানে বন্ধু বান্ধবকে একটু ইনভাইট করবেন হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে করার পর নিচে এখানটা যেটা লাল হয়ে এখানটা ক্রিয়েট করবেন তাহলে এখানটা ক্রিয়েট দিলে গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক ক্রিয়েট হ্যাঁ, আচ্ছা। হয়ে যাবে আর তারপরে পেজের সাথে দেন হ্যাঁ, পরে লিংক পেজের মধ্যে পরে পরে পরে হবে শুধু শুধু এখন করবেন কি শুধু একটা কাজ সেটা হলো আপনার হলো ব্যানারটা যে আছে যে ব্যানারটা শুধু গ্রুপের মধ্যে আপলোড করে দেবেন যেভাবে পেজে আপলোড করেছেন সেভাবে ব্যানারটা সেট করবেন করার করার পর তারপর হচ্ছে যে শুধু গ্রুপের মধ্যে পেজের মধ্যে যে কন্টেন্টটা পাবলিশ করবেন গ্রুপের মধ্যে সেম জিনিসটা পাবলিশ করবেন ঠিক আছে গ্রুপটাকে আচ্ছা গ্রুপ এবার একটু গ্রুপ বিষয়ে বলি গ্রুপ কেন করবেন গ্রুপটা করবেন এই বিষয়ে এই কারণেই যে এই গ্রুপটা আপনাকে বিগত তিন থেকে চার মাস পর একটা বিশাল বড় অর্গানিক্যালি মানে বিনা ইনভেস্ট আপনাকে একটা বেনিফিট দেবে প্রফিট দেবে হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছেন তো প্রফিট আর দাদা পেজের থেকে গ্রুপ মেম্বারদের কাছে পোস্টিংটা দ্রুত রিচ করে এটা আমি জানি দ্রুত রিচ হ্যাঁ। করে আর গ্রুপ হলো এটা হলো ফেসবুক হ্যাঁ। অটোমেট মানে নিজে থেকে নিজে থেকে আপনার গ্রুপটাকে প্রমোট করবে বুঝলে আপনাকে অত ইনভেস্ট আচ্ছা। করতে হবে না গ্রুপের পেছনে আর আচ্ছা, আচ্ছা। কারণ এই কদিন আগে আমার একটা স্টুডেন্ট স্টুডেন্ট উনি হচ্ছে ওনার হচ্ছে উনি কি মানে ফ্রাঞ্চাইজি বিজনেস আছে তো উনি গ্রুপের থেকে উনি মানে এই এক বছরের মধ্যে মানে দু হাজার একুশে উনি প্রায় সাত কোটি টাকার মতো গ্রুপের থেকে কাজ মানে ইনকাম করেছে শুধু গ্রুপ থেকে ওই আচ্ছা, আচ্ছা। জন্য একটা গ্রুপকে একটা মানে কি গ্রুপ হচ্ছে একটা আপনার আপনার একটা স্ট্রং হ্যাঁ। কমিউনিটি এটা হ্যাঁ। আজকে না হলো আপনি ডেলি কন্টেন্ট পাবলিশ করেন এক মাস করেন দেখেন এক মাসের মধ্যে আপনার দেখেন পাঁচশো হাজার দেখবেন আপনার মেম্বার হয়ে যাবে আর যখন মেম্বার হয়ে যাবে তখন যখনই আপনি একটা মানে ইয়ে আপনার কোনো একটা মানে নিউ কালেকশন যখনই আপনি একটা পোস্ট করবেন তখন দেখবেন যে হ্যাঁ, পাঁচশো হাজারের মধ্যে কমসে কম দশজন ব্যক্তি তো কিনবে হ্যাঁ। দাদা এখানে একটা কোশ্চেন ছিল কোশ্চেন হ্যাঁ, হচ্ছে কি আমার অনেকে দেখা যায় যে পেজ থেকে গ্রুপে শেয়ার করে দেয় যখন পেজে পোস্টিং দিব তখন ওটা আমি শেয়ার করে হ্যাঁ, দিলাম গ্রুপে সেটা কি ভালো হয় নাকি আলাদা আলাদা পোস্টিং দিলে ভালো হয় সেটাই সেটা সেটাও ভালো হয় তাহলে আপনাকে তাহলে ইয়ে যে এটা এটা তো দেখিয়ে দিই দাদা লিংক করতে হয় পেজের সাথে হ্যাঁ লিংক তো করতে হবে লিংকটা করবেন তারপর আপনাকে হলো creator Meta business suite business সুইটও দেখিয়ে দেয় বিজনেস সুইট মনে রাখবেন করে মার্কেট প্লেস আচ্ছা দাদা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে হ্যাঁ কি রেকর্ড হচ্ছে ঠিক আছে আচ্ছা বিজনেস সুইট বিজনেস সুইটে কেন আসবে বিজনেস সুইটটা মানে হচ্ছে এইখানে আসা এইখানে আসা আসার পর আপনাকে হচ্ছে যে আপনি যত কিছু এখানে আপলোড করেন না কেন সমস্ত কিছু হচ্ছে আপনি এখান থেকে একটা জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে আপনার হচ্ছে অন্য জায়গা থেকে কোনো জায়গা থেকে আপনাকে মানে হাত দিতে হবে না আপনি একটা একটা জায়গা থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন এই বিজনেস সুইট এই বিজনেস সুইট নিয়ে একটুখানি দেখুন আমি আপনাকে এটা আমি আপনার ইয়ের থেকে আমি খুলছি আপনার স্ক্রিনটা আচ্ছা। একটু শেয়ার করুন আপনাকে বিষয়টা দেখিয়ে দিতে পারবেন শেয়ার হয়েছে দাদা না এখনো হয়নি ভালো করে করুন আসছে না কেন তো নিচে সবুজটার মধ্যে সবুজটার মধ্যে ক্লিক করো নিচে শেয়ার হ্যাঁ সবুজটাতে ক্লিক করেছি তো আসছে না এখন হ্যাঁ, আসছে এলাও দেব না এবারে এখন আসছে হ্যাঁ এবারে এবার আপনি আচ্ছা, এই যে এই গ্রুপে এবার গ্রুপে তৈরি করুন আচ্ছা। নাম গ্রুপের নামটা দিন আচ্ছা স্টাইলিশিয়া হ্যাঁ স্পেশালিস্ট এবার হচ্ছে আপনি আপনি মানে কোন বিষয়টা নিয়ে করবেন একটু এক মিনিট এক মিনিট আপনি হ্যাঁ, হ্যাঁ। মানে আপনার মানে স্পেশালিটি কি আছে মানে এখানে হচ্ছে আমার জুয়েলারি থাকবে ড্রেস থাকবে শাড়ি থাকবে সব মানে ভ্যারাইটি এর রাখতে চাচ্ছি স্টাইলিশিয়া আচ্ছা, তাই তো আচ্ছা একটা স্লোগান দিতে পারতেন স্টাইলিশিয়ার পর একটা স্লোগান বলতে গেলে যেমন women fashion women fashion group ঠিক আছে স্লোগান দিতে পারতেন এরকম আচ্ছা এটার সাথে কি দেওয়া যাবে ব্র্যাকেটে হ্যাঁ ব্র্যাকেটে তার একটা স্লোগান দেন একটা আমার তো আছেই স্লোগান যে ফ্যাশন ইজ ফ্রিডম ওটা কি হ্যাঁ, দিয়ে ওটা দিয়ে fashion is freedom fashion is স্টাইলিশে অফিশিয়াল অফিশিয়াল গ্রুপ অফিসিয়াল দিন স্টাইলিশে অফিসিয়াল দিন অফিসিয়াল গ্রুপ ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে না স্লোগানটা তাহলে বন্ধ করে দেব নাকি স্লোগানটা স্লোগানটা বন্ধ করে ও গ্রুপটা কেটে দিন অফিশিয়াল এত লেখা স্টাইলিশে অফিশিয়ালটা দিন গ্রুপটা কেটে দিন আচ্ছা এমনি ইয়ে ইয়ে করলে এখানে দাঁড়ান দাঁড়ান এখানটা আরেকটা সমস্যা হবে কি এই যে স্টাইলিশ যে আপনি অফিসিয়াল দিলেন এ করে কি হবে যে এবার হচ্ছে ফেসবুকে গেলে তো স্টাইলিশে অফিসিয়াল এটা নিয়ে কিন্তু ফেসবুক জানবে যে এটা গ্রুপের নাম হচ্ছে স্টাইলিশে অফিসিয়াল এবার আপনি যদি শুধু স্টাইলিশ হ্যাঁ। শেয়ার দেন স্টাইলিশ শেয়ার দিলে কিন্তু কি হবে যে ফেসবুক জানবে যে স্টাইলিশ নামে হচ্ছে একটা গ্রুপ আছে তাহলে স্টাইলিশ নিয়ে ভবিষ্যতে কেউ আর গ্রুপ তৈরি করতে পারবে না এখানটা আবার এই কারণটা আছে হ্যাঁ। বুঝতে পারলেন তাহলে আপনি এখানে শুধু স্টাইলিশ শুধু স্টাইলিশ শেয়ার থাকে পরে দরকার নাম চেঞ্জ করুন যার ফলে পাশে ছ ঘন্টা বসে যাবে পাবলিক করেছেন কটা হ্যাঁ নিচে কটা মানে বন্ধু বন্ধুকে ইনভাইট করুন করতে পারেন এখন না করতে পারেন যারা পরে করি তাহলে দাদা হ্যাঁ, পরে করি ক্রিয়েট করুন ক্রিয়েট হ্যাঁ। করি না হ্যাঁ ক্রিয়েট আচ্ছা। করুন ক্রিয়েট হয়ে গেছে গ্রুপটা তৈরি হয়ে গেছে এবার হচ্ছে কি এবার হচ্ছে এখানে ব্যানারটা বসাবেন আপলোড করেন কোনটা দিব আমি যে কভার ফটোটাই দিয়ে দেই না হ্যাঁ কভার ফটো যেটা ইয়ে থেকে দিয়েছেন ওই যে পেজের মধ্যে যেটা দিয়েছেন ওটাই দেন এই ফটো তবে একটা এর থেকে একটা ভালো একটা ব্যানার তৈরি করবেন আচ্ছা লোগোটা দিয়ে আপনার লোগোটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে লোগোটা দিয়ে একটা ভালো একটা ব্যানার বানাবেন এমনি ঠিক আছে তো না প্রফেশনাল লাগছে তো পেজটা প্রফেশনাল লাগছে পেজটা লোড হতে সময় লাগছে এটাই থাকুক আপাতত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে দাদা গ্রুপ হয়ে গেছে এবার হচ্ছে আপনার শুধু কাজ হলো গ্রুপের মধ্যে পোস্ট করা কন্টেন্ট কদিন কন্টেন্ট পোস্ট করো না হ্যাঁ? গ্রুপে একটা রিচ হোক বুঝতে পেরেছেন পেজও কি তাহলে ইয়া পোস্ট করব হ্যাঁ পেজও পোস্ট করবে কিন্তু গ্রুপে তো মেম্বার নাই তাহলে রিচ হবে কিভাবে গ্রুপে করুন গ্রুপে ইনভাইট করবেন আর গ্রুপে পোস্ট করবেন অটোমেটিক অটোমেটিক্যালি আপনার গ্রুপটাকে ফেসবুক প্রমোট করবে বুঝতে পারলেন বুঝতে অর্গানিক্যালি প্রমোট করবেন বুঝেছেন তখন ওখানে আচ্ছা, আচ্ছা। দেখবেন অটোমেটিক দেখবেন দিনের মধ্যে দেখবেন প্রতিদিন পার ডে দেখবেন দুই চারজন পাঁচজন করে আপনার গ্রুপে অটোমেটিক মেম্বার আসছে আচ্ছা তো পেজে ওগুলো অ্যাড করলে দাদা এই যে এখান দিয়ে যে আসছে যে এস্টাবলিশ পেজ আইডেন্টিটি এগুলো কি আচ্ছা এগুলো হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে সব দেখুন সব রাইট আচ্ছা। হয়ে গেছে তারপরে ইওর প্রেফারেন্স এটা একটা ওয়েবসাইট আচ্ছা, আচ্ছা। দিতে বলছে আপনার আর নিচে হচ্ছে যে লিংক হোয়াটসঅ্যাপটা লিংক করতে বলছে হোয়াটসঅ্যাপ আচ্ছা হ্যাঁ বাটন অ্যাড করতে বলছে একটা বাটন অ্যাড করুন তো দিয়ে একটা বাটন অ্যাড করুন হ্যাঁ এবার এখান থেকে কি করবেন না আচ্ছা, এখানে মেসেজ অপশনটা আসছে না কেন বুঝতে পারছি না হ্যাঁ। ওই যে সেন্ড WhatsApp মেসেজ এটা এটা ক্লিক করুন নাকি কন্ট্রাক্ট আছে যাব এটা কন্ট্রাক্ট আছে কন্ট্রাক্ট আছে দেন না তো আপনার হলো ওয়েবসাইটে তখন লিংক চাইবে আপনি ইয়ে দেন নিচেরটা এর নিচে তাহলে কি কল নাও দিই না হ্যাঁ কল নাও দিন ফোন নাম্বারটা বসিয়ে দিন কল নাও না বাংলাদেশ নামছেন নামছেন না কেন একটু আপনার ইয়েতে নাম এখানে বি দিয়ে লিখুন এই তো বাংলাদেশ চলে যাবে এইটি ফোন নাম্বারটা বসিয়ে দেবেন হ্যাঁ বসিয়েছি ওটা নিয়ে গেছে নিয়ে নিয়ে নেন বাট মেসেজ অপশন নাই কেন এটা তো তাহলে প্রবলেম হবে না ক্লায়েন্টরা ধরুন পেজে ঢুকে যেমন আমার আগের পেজটাতে মেসেজ হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওই মেসেজটা না ইয়ে থেকে করো আমরা সেটিং থেকে করে নেবো যখন কেউ মেসেজ করবে আমরা ওই ওই অটোমেটিক রিপ্লাই ওই ওই বট দিয়ে আমরা করে নেব মেসেজটা ঠিক আছে এখানে মেসেজ অপশনটা থাকলে বেশি ভালো হয় হ্যাঁ, সবাই এখানে ভালো হতো সবাই মেসেজ করতে পারতো আর এখানে হচ্ছে আপনাকে ডাইরেক্ট হ্যাঁ। কল কিন্তু ওই অপশনটা ওই মেসেজের বাটনটা নেই এখানে নাই কেন এটা কি মানে নতুন সেটিংস কি চেঞ্জ হয়েছে সেটাই না না সেটিংস চেঞ্জ হয়নি এবার কদিন দেখেন পেজটা পেজটার মধ্যে একটু লাইক ফলোয়ার বাড়ুক বা তখন যদি অটোমেটিক হ্যাঁ। দিয়ে তখন অটোমেটিক আমরা ওখানে ই করে দেবো বসে নেবো লাইট ফলার তো তখন আসবে যখন আমি এখান থেকে বুস্ট করব তাছাড়া তো কি এমনি বুস্ট করলে হ্যাঁ বুস্ট করলে লাইক ফলোয়ার বাড়বে আর একটুখানি কন্টেন্টটা পাবলিশ করার চেষ্টা করবেন ডেলি মানে প্রতিদিন কমসে কম দু তিনটা করে কন্টেন্ট পাবলিশ করব এখানে দেখুন অনেক পাবলিশ করব কিভাবে দাদা সেটা বলেন আচ্ছা, আমি পোস্ট করলাম হ্যাঁ পোস্ট হ্যাঁ, করলেন হ্যাঁ, ওই পোস্টটাকে পাবলিশ বলবে পাবলিশ বলে আচ্ছা ক্রিয়েট পোস্টে ক্রিয়েট পোস্টে ক্লিক করুন ওই যে ক্রিয়েট পোস্ট যেভাবে আপনি পোস্ট আচ্ছা, করতেন নরমাল হ্যাঁ নর্মাল আচ্ছা। যেভাবে পোস্ট করতেন আচ্ছা এখন পোস্টটা করবেন কি হবে দেখেন এখন পোস্টটা আচ্ছা। করবেন এভাবে যে কোনো কিছু পোস্ট করার আগে আপনার যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টটা সম্বন্ধে মানে ভাববেন যে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু কথা ওপরে কথা ইয়ে লিখবেন ক্যাপশন লিখবেন মানে কপি লিখবেন মানে প্রোডাক্টের আচ্ছা। গুণাগুণ আচ্ছা এই থেকে কপি করে নিয়ে আসি না না অ্যাবাউট থেকে এটা এটা নিয়ে পরের দিন আমি নেক্সট ক্লাসে আমি বলে দেবো কিভাবে আপনি প্রোডাক্টের বিষয়টা নিয়ে লিখবেন কপি লিখবেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো দাদা কথা কাটা কাটা আসছে হ্যালো হ্যালো এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ, ইয়েতে পেজে পেজে যায় আচ্ছা ওই যে বিজনেস বিজনেস ওখানে একটু ওই যে আচ্ছা। হ্যাঁ এটা ক্লিক হ্যাঁ, ওকে আচ্ছা আপনি এটা কাটুন কেটে কেটে দিন এটাও কেটে দিন ওকে ডাইরেক্ট আচ্ছা, এইবার দেখুন একটু নিচে নামুন একটু নিচে নামুন ওকে এবার দেখুন যে আপনি আপনার পেজের মধ্যে যত কিছু পাবলিশ করেছেন আপনি আপনার পেজের মধ্যে শুধু দুটো জিনিস পাবলিশ করেছেন এক নম্বর হলো পেজের কভার ফটোটা আর দু নম্বর হচ্ছে পেজের লোগোটা সমস্ত কিছু দেখেন এখানে চলে এবার এবার থেকে যখন হ্যাঁ। আপনি কিছু পাবলিশ করতে যাবেন সবকিছু এখান থেকে করবেন বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে করলে কি হবে আচ্ছা। আপনি দেখতে পাবেন যে আপনার পেজের মধ্যে এই এই যে এই যে পোস্টটা করলেন এই যে একটুখানি ওয়েট করেন একটুখানি দাঁড়ান স্টপ করুন একটু এই যে প্রথমে যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে শূন্য শূন্য দেখতে পাচ্ছেন শূন্য শূন্য হ্যাঁ সবার প্রথমে দেখেন পিপল রিচ মানে কত তারপর দেখেন আছে রিয়াকশন তারপর দেখেন হ্যাঁ, আছে এগুলো মনে হ্যাঁ। হচ্ছে যে আপনি এখান থেকে আপনার পোস্টটা দেখতে পাবেন যে আপনার পোস্টটা কতগুলো কাছে মানুষের পৌঁছচ্ছে কত মানুষ কমেন্ট করছে কত মানুষ হ্যাঁ। কি কি রিয়াকশন দিচ্ছে তাহলে আপনি কি বলছেন যখন আমি পোস্টিং দিব তখন এই ক্রিয়েট পোস্টিং এ হ্যাঁ এখান থেকে করবেন এখান থেকে করলে তাহলে মোবাইল থেকে পসিবল হ্যাঁ, এটা মোবাইল থেকে পসিবল না এটা এটা কম্পিউটার থেকে বেশি ভালো হবে ও আমি তো মোবাইল থেকে পোস্টিং দেই মানে এত এত পোস্ট আসে মানে এগুলো তো আচ্ছা আরেকটা বিষয় করে নেবেন এটা এটার জন্য আরেকটা বিষয় করে দেবেন যে আপনি শিডিউল করে নেবেন আপনার পোস্ট পোস্টগুলোকে শিডিউল করে না শিডিউল করলে কি হবে ওই যে নিচে ইনবক্সে নিচে পোস্ট এন্ড স্টোরিজে ক্লিক করুন বাঁ দিকে বাঁ দিকে আসুন একদম বাঁ দিকে পোস্ট এন্ড স্টোরিজ হ্যাঁ ক্লিক করুন আপনি এর থেকে এক সব থেকে বেস্ট অপশন হচ্ছে আপনি শিডিউল করে নেবেন শিডিউল হচ্ছে যে এই যে পাবলিশের পর শিডিউল এই যে যে হ্যাঁ মিড মধ্যেখানে একটা ওপরে ওপরে পাবলিশ তারপর শিডিউল হ্যাঁ শিডিউলে ক্লিক হ্যাঁ, করুন এখানে ক্লিক করে এইখানে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে দাঁড়ান দাঁড়ান এক মিনিট দাঁড়ান এই শিডিউল পোস্ট শিডিউল পোস্ট হ্যাঁ ক্লিক করুন পোস্ট ক্লিক করুন হ্যাঁ এইবার হচ্ছে কি দেখেন যে আজকে হলো একত্রিশ জানুয়ারি এবার আপনার যত পোস্ট মানে হচ্ছে বিগত এক সামনে এক সপ্তাহের মধ্যে যত পোস্ট আপনি পাবলিশ করতে চান সমস্ত পোস্ট এখানে হচ্ছে পরপর পরপর পাবলিশ করে শিডিউল করে নেবেন বুঝতে পেরেছেন শিডিউল করলে কি হবে যে তাহলে আপনাকে আর একবারে সব শিডিউল করে নিয়ে তারপর অটোমেটিক ফেসবুক আপনার যে টাইমগুলো আপনি সেট করবেন সেই টাইমের মধ্যে অটোমেটিক ফেসবুক আপনার পোস্টগুলোকে পাবলিশ করে দেবে তার জন্য এক্সট্রা আপনার সময় এখানে নষ্ট করতে হবে না বুঝতে পেরেছেন হ্যালো জি দাদা শুনতে পাচ্ছি ফেসবুক পাবলিশ হ্যাঁ। করবে মিন্স এটা বুঝিনি কথাটা ফেসবুক পাবলিশ করবে কি যে আপনি এখানটায় এই যে প্রোফাইল ডেটটা একটু চেঞ্জ করুন কালকে ডেটটা দিন মানে হলো দিন ফেব্রুয়ারি এখানে ক্লিক করুন দেখুন জানুয়ারি পরে এই যে জানুয়ারি জানুয়ারি পরে ডান দিকে ডান দিকে ক্লিক করুন ফেব্রুয়ারি আচ্ছা। আসবে হ্যাঁ এবার এক তারিখ আচ্ছা, ক্লিক হ্যাঁ দিলাম ওটা হ্যাঁ। হচ্ছে এক দুই 2022 হাজার বাইশ তাই তো এবার দেখুন এগারোটা একুশ পিএ মানে দুপুর এগারোটা মানে দুপুর সাড়ে এগারোটা ঠিক আছে এবার সেভ হ্যাঁ। এটা এটা সেভ করুন সেভ সেভ দিলাম হ্যাঁ, তারপর সেভ দিলেন ঠিক আছে এইবার হচ্ছে এই যে এখান থেকে ওই যে ওই যে অ্যাড অ্যাড ফটো এখানটা ফটো অ্যাড করুন এই যে নিচে নিচে ওই যে বাঁ দিকে হ্যাঁ অ্যাড ফটো হ্যাঁ, করুন এখান থেকে একটা ফটো একটা ফটো নিন যে কোনো একটা মানে ইয়ে পোস্ট দিন আপনার ইটা নিন লোগোটাই নিন স্টাইলিকা ওই যে स्टाइल इकल लोगोटेड अच्छा ओपन अच्छा, कोड है ओपन कोड है ওকে এবার হচ্ছে কি এইবার হচ্ছে যে এখানে কিছু কথা লিখো যে free text Facebook text text এখান থেকে কিছু লিখুন যে ওয়েলকাম টু মাই তাই লেখা Can I এই পোস্টটা হচ্ছে আপনার শিডিউল হয়ে গেছে কালকে শিডিউল চলে শিডিউল হ্যাঁ, হয়ে গেছে আচ্ছা। এবার হচ্ছে হ্যাঁ। কবে শিডিউল করেছে যে একই ফেব্রুয়ারি দু হাজার বাইশ মানে আজ হলো একত্রিশ তারিখ জানুয়ারি কালকে ঠিক আছে কালকে দুপুরে সাড়ে এগারো এগারোটা একুশ মিনিটে এই পোস্টটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন অটোমেটিক এটা ফেসবুক পাবলিশ করে দেবে আপনার পেজের মধ্যে তার জন্য আপনাকে মানে এক্সট্রা মানে ম্যানুয়াল পাবলিশ করতে হবে না জন্য বলছি যে এইখানটায় পরপর পরপর মানে এক সপ্তাহের মধ্যে যতগুলো পোস্ট আপনি পাবলিশ করতে আপনার পেজের মধ্যে বলুন আপনার গ্রুপের মধ্যে বলুন সবকটা এখানে শিডিউল করে নেবেন শিডিউল করে ব্যাস এটা আচ্ছা, আরেকবার দেখি দাদা এই অপশনটাতে গেলাম কিভাবে আমি হ্যাঁ, দেখে এই অপশনটা ব্যাক করুন হ্যাঁ, এখান থেকে ওই যে পাবলিশের মাধ্যমে হ্যাঁ এখানে ব্যাক প্রথমে গেলাম কিসে এখানে পোস্ট এন্ড পোস্ট স্টোরিতে হ্যাঁ ক্লিক হ্যাঁ, করুন এখানে গেলাম এখানে গিয়ে আমি হচ্ছে পোস্টটা দিব কিভাবে পোস্টারে শেয়ার এখানে গিয়ে এখানে গিয়ে পোস্টারে ওই যে হ্যাঁ। ডান দিকে উপরে ক্রিয়েট পোস্ট ওই যে ডান দিকে উপরে যান ডান দিকে উপরে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, এখানে ক্লিক হ্যাঁ, করুন এখানে গিয়ে মানে টাইমটা সেট করে দিলে সেই টাইমে আমার পোস্টটা হবে অটোমেটিক সেট হয়ে যাবে তাই তো হ্যাঁ আচ্ছা আর এখান থেকে ফটো বা ইয়া ওগুলো অ্যাড করব তাই ওগুলো অ্যাড করে নেবেন অ্যাড করে সব পর পর পর শিডিউল করবেন ধরুন আচ্ছা। আপনার পিসি থেকে করলে বেশি ভালো হ্যাঁ, হয় তাহলে থেকে করলে বেশি ভালো হবে এটা হলো ধরুন এটা হলো আপনার একদিনের কাজ যে একদিনে বসলেন আচ্ছা। অথবা সানডের দিন বসলেন সানডেতে বসলেন বসে সমস্ত মানে শিডিউল হ্যাঁ, করে হ্যাঁ। রেখে দিলেন এখন মন্ডে টিউসডে ওয়েডনেসডে যত মানে যাবে মানে দেখা গেলো মন্ডেতে আপনি দেখা গেলো মানে পোস্ট পাবলিশ করতে যান সোমবার বন্ডের মধ্যে হ্যাঁ। পাঁচটা পোস্ট পাবলিক মানে সব শিডিউল করে রেখে দিলেন বন্ডের মধ্যে যে যে টাইপগুলো দেবেন পর পর পর পর হচ্ছে আপনার পাবলিশ হয়ে যাবে কিন্তু দাদা এখানে সমস্যা হচ্ছে আমরা তো ধরেন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনি বেশি পাকিস্তান থেকে আসনি তো হ্যাঁ। যেটা আসে সেটা ধরেন এক দুদিনের মধ্যেই আবার স্টক শেষ হয়ে যায় ওদের আচ্ছা, আচ্ছা। তো আমরা যত তাড়াতাড়ি পোস্টিং দিতে পারি ততই ভালো হ্যাঁ দেখা যায় যে তিন দিন পর ক্লায়েন্ট আমাকে নক করলো পোস্ট দেখে দেখা যায় যে তখন আর প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না না সেটা সেটা আপনি স্টক বুঝে আপনি শিডিউলটা করবেন বুঝতে পারলেন এবার আচ্ছা। হচ্ছে এই স্টকটা বুঝে দেখা গেলো আপনার কাছে স্টক আছে এখন এখন দেখা গেলো আপনার কাছে যে যে মানে পোস্টটা আপনি দেখা গেলো কালকে সেটা পোস্ট করতে চান সেটা দেখলে এখন আপাতত স্টক আছে ঠিক আছে হ্যাঁ। তাহলে তাহলে হচ্ছে দেখুন মানে আমি জাস্ট আমি আপনাকে বলি মানে টাইমটা একটু গ্যাপ দিয়ে দিয়ে দিয়ে আমি পোস্টগুলো বসাই যাব হ্যাঁ মানে 10 মিনিট গ্যাপে আরেকটা পোস্ট যাবে বাকি 10 মিনিট গ্যাপে আরেকটা পোস্ট আরেকটা পোস্ট যাবে রাইট রাইট এরকম আমি করি হ্যাঁ, আর আর তার জন্য এটা হচ্ছে আমার মানুষ মানুষ হচ্ছে দুই টাইমে অনলাইন থাকে এক নম্বর টাইম হলো সকালবেলার দিকে ঠিক আছে আর দুই নম্বর টাইম হলো সন্ধ্যাবেলার দিকে হ্যাঁ সন্ধ্যা হচ্ছে যে মাগরিবের আজানের পরটা আর আরেকটা রেসপন্স পাই হচ্ছে রাতের দিকে রাতের দিকে হ্যাঁ মানে 11টার পর হ্যাঁ পোস্ট করলে এই সময়টা করবেন দেখবেন প্রচুর এনগেজ পাবেন হ্যাঁ সকাল টাইমটা দাদা কখন থাকে সকাল টাইমটা বলতে গেলে আমার মানে আমার ওই এক্সপেরিয়েন্স থেকে দেখি যে বিশেষ করে মানে যত মানে মানে ছেলেরা আছে ছেলেদের দিক থেকে বলি তারা হচ্ছে হ্যাঁ। ভোরের দিকে খুব মেসেজ করে বুঝতে পারলেন আচ্ছা। আর আর হচ্ছে যদি মানে মেয়েদের ক্ষেত্রে বলেন তবে দুপুরের দিকে দুপুরের দিকে একটা আপনি রেসপন্স পাবেন দুপুরে যে তিনটে চারটের দিকে এই সময়টা একটা রেসপন্স পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তিনটা হ্যাঁ, এই সময়টা একটা মানে অনেক সময় মানে কি তারা খাওয়া দাওয়া সেরে ফ্রি হয়ে তখন মোবাইল ফেসবুকে হ্যাঁ, তখন অনলাইন থাকে সেই সময়টা মানে একটা আপনি পাবেন ওকে আচ্ছা। আর দাদা এখন এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট এখান হ্যাঁ, থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হচ্ছে কি আমার মনে হচ্ছে আপনার এই এই এই পেজটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট দেখেন বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে কেন ব্যাক একটু ব্যাকে আসুন ব্যাকে আসুন হ্যাঁ না ব্যাকে আসুন আরো ব্যাকে যান পেজের মানে মধ্যে যান আরো আরো ব্যাকে যান হ্যাঁ, হ্যাঁ এই যে এইখানটায় আর একটু করলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আনঅ্যাভেলেবল দেখাচ্ছে কারণ হচ্ছে এই আনঅ্যাভেলেবল দেখানোর কারণ হচ্ছে যে আপনার এই এই এটা যে আছে এই পেজটাকে আচ্ছা এই এই প্রোফাইলটা কবে তৈরি করেছে এই যে দুই তিন দিন হবে না একসাথে হবে মানে এই প্রোফাইলটা নতুন করে তৈরি করেছে তাই তো হ্যাঁ একদম নতুন আচ্ছা এই যে আচ্ছা। আপনাকে অ্যাড করলাম করার পরে এখন আসলো আচ্ছা তাহলে এটা এটা ইয়ে করে মানে ঘাবড়ানোর কিছু না শুধু এটার মধ্যে আপনার হলো ভেরিফিকেশন করলেই হয়ে যাবে আর কিছু করতে হবে আচ্ছা কিন্তু এনআইডিও তো অ্যাড করতে পারলাম না যে আমার যে প্রোফাইলটা না এখন এখন হ্যাঁ এখন কিছু এনআইডি অ্যাড করতে হবে না এনআইডি আইডি আমি করে দেবো এটা হচ্ছে শুধু রাজু ভাইকে একটু বলবেন যে আপনার ভেরিফিকেশন করে আপনি করে দেবেন বুঝতে পারেন এখন তো ফ্রি ফ্যাক্টর ভেরিফিকেশন হয়েছে রাজু ভাইকে বলে একটুখানি হ্যাঁ। বলবেন যে আমার এটা একটুখানি অ্যাডমিন দেওয়া আছে রাজু ভাইকে হ্যাঁ, আপনি অ্যাডমিন ওকে দিয়ে দিন ওকে বলে একটুখানি বলেন যে করে দেবো করে দেবে আপনার দেখুন ভেরিফিকেশন করে দিলে আপনার করে ভেরিফিকেশন কিভাবে করবে ভেরিফিকেশন বলতে আপনার এনআইডি ছবিটা শুধু ওকে পাঠিয়ে দেবে আচ্ছা, আচ্ছা। পাঠিয়ে দিলে তখন এখানে অ্যাড করে হ্যাঁ। দেবে। অ্যাড করে দেবে ওই ধরুন দুই তিন মানে বিশেষ করে চব্বিশ ঘন্টা নয় অনেক সময় আবার দুই তিন দিন টাইম নেয় ওটা ভেরিফাই আচ্ছা, আচ্ছা, তখন আপনার পেজটা চেঞ্জ আচ্ছা। করে এখন নতুন যত পেজই করেন না কেন আপনার প্রথম অবস্থায় আপনাকে ওটা যতক্ষণ না ভেরিফাই না করবে ততক্ষণ আপনাকে মানে এখানে ই করতে দেবে সব আনঅ্যাভেলেবল করে দেবে রেস্ট্রিক্টেড করে দেবে আচ্ছা এক নাম্বার হচ্ছে আমার পেজে এনআইডি অ্যাড করতে হবে অ্যাড অ্যাকাউন্টে আর হ্যাঁ, আরেকটা হ্যাঁ। হচ্ছে আমার প্রোফাইলেও এনআইডি অ্যাড করলে ভালো হতো না ওই পেজের মধ্যেই করলেই হবে একটা করলেই হবে কারণ প্রোফাইলটা তো মানে আপনার প্রোফাইলের মধ্যেই তো আপনার পেজ রয়েছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার পেজের মালিক যে পেজের যে মালিক আর প্রোফাইলে তো সেই তো একই মালিক না হ্যাঁ? আচ্ছা মানে প্রোফাইল তো ডিসেবল করে দেওয়ার কোনো ইয়া নাই প্রোফাইল কোনো ডিসেবল করে না প্রোফাইল মানে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয় কিন্তু ডিসেবল করার আচ্ছা। আগে ওরা ভেরিফাই চায় যে আপনি ভেরিফাই আচ্ছা। করুন একটা টাইম দেবে আপনাকে টাইম দেওয়ার পর তবে ডিসেবল করুন আচ্ছা, আচ্ছা। রিকোয়েস্ট হ্যাঁ, হ্যাঁ এখনই তাহলে রিকোয়েস্ট দিয়ে দিন রিকোয়েস্ট দিলে তাহলে আপনি একটা কাজ করুন আপনি হচ্ছে ওই যে আপনার আপনার দেখতে নখানা ইয়ে গোল গোল চিহ্ন দেখতে পাচ্ছেন মেসেজের পাশে ওই যে ওপরটাই যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানে ক্লিক করুন ডান দিকে ডান দিকে হ্যাঁ এটা ক্লিক করুন আচ্ছা। এখানে না এখানে না আপনার ছবিতে না এই পাশে ওটা ক্লিক করুন পাশে ডান ডান দিকেরটা হ্যাঁ এটা ক্লিক করুন ওকে এবার নিচে দেখো পেজের নিচে অ্যাড অ্যাডে ক্লিক করুন ওই যে ওই যে ওই যে ওই যে ডান দিকে হ্যাঁ এটা ক্লিক করুন ওকে নিচে গো টু অ্যাড ম্যানেজার ওই যে একদম নিচে ওই যে একদম নিচে একদম নিচে ওই যে ওই যে একদম নিচে ওই যে ব্লু রঙের যে ইয়েটা আপনার মাউসটা নিচে নিচে চলে গেল আবার আবার ব্যাকে যান ব্যাকে যান আবার আবার ওটার মধ্যে ক্লিক করুন যেটা আমরা প্রথমে ক্লিক করলাম আবার অ্যাডে ক্লিক করুন ওই যে ওই যে একদম নিচে দেখেন একদম নিচে হ্যাঁ ক্লিক করুন আই অ্যাকসেপ্ট দিব না না না হ্যাঁ ইয়া হ্যাঁ অ্যাকসেপ্ট করুন ওকে ওকে করুন অসুবিধা পলিসি পলিসি করতে গেট স্টার্টেড দিব কেটে দিন কেটে দিন হ্যাঁ আচ্ছা এটা এটা হচ্ছে ওই আপনার ইয়ে করে হ্যাঁ এটা কেটে দিন হ্যাঁ। কেটে দিব হ্যাঁ কেটে দিন আচ্ছা এবারে ওকে এবার হচ্ছে আপনি এখন ওভারভিউ ক্যাম্পেইনে ক্যাম্পেইনে ক্লিক করুন দেখি ক্যাম্পেইনে হ্যাঁ। দাদা একটা অ্যাকাউন্ট অনেকদিন এভাবে নরমাল ফেলে রেখে দিলে কিন্তু ওই যে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেয় যেটা আমার আগের অ্যাকাউন্টটা হয়েছিল হ্যাঁ, আমি ওখান থেকে কোনো অ্যাডও রান করায়নি ওরা মনে হয় টাইম লিমিটেশন দিয়েছিল ক্রস করে গেছে যে কারণে রেস্ট্রিক্টেড করে দিয়েছে আচ্ছা, কাজে যা করার এই সময়ের মধ্যে করে ফেলতে হবে হ্যাঁ আচ্ছা আপনার অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টটা এখন আপাতত এখনো রেজিস্ট্রি করেনি অ্যাড অ্যাকাউন্টটা ঠিক আছে এখান থেকে আপনি চার কাজ করতে পারবেন আর এখানে হচ্ছে যে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে না কোনো অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট এরকম দেখাচ্ছে কেন আচ্ছা ওপরে ওই যে আপনার ওই যে ওই তিনটে জায়গায় তিনটে দেখতে পাচ্ছেন তিনটে দাগ ওইখানে ওইখানে না ওই যে বাঁ দিকে বাঁ দিকে আসেন বাঁ দিকে আপনার ছবি হ্যাঁ, এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি ক্লিক করুন হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি ক্লিক করুন অ্যাকাউন্ট কোয়ালিটি কোয়ালিটি ওই যে ওই যে ওই যে নিচেরটা নিচে নিচে একদম নিচে আসুন একদম আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন ওকে এখন স্ট্যাটাসে দিই এবারে ওকে ওই যে উপরটা যান বাঁ দিকে আসুন বাঁ দিকে মধ্যখানটায় যান বাঁ দিকে একদম বাঁ দিকে দুই নম্বরে হ্যাঁ এখানে থাকেন হ্যাঁ, ক্লিক করেন ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন আপনার এখন এখন এখন এটা ইয়ে করেন এটা ব্লক করলে তারপর আমরা করতে পারি এখন ব্লক করেন অ্যাকাউন্ট ইস্যুতে যান কিন্তু আবার পেজটা পেজটা ব্লক করে দেন পেজটা ই ইয়ে করে দেন পেজটাকে হলো ওখানে ইয়ে করতে হবে আপনাকে মানে আপনার ওখানে করতে হবে ছেড়ে দিন এটা ব্যাকে যান ব্যাকে যাব হ্যাঁ ব্যাকে যান এখন আপনি কাজ করুন ইয়ে দাদা বলেন আপনি শুধু এখন ওই আপনার পেজের মধ্যে শুধু কন্টেন্ট পাবলিশ করুন আর বাড়ান ওটা আমি করে দেবো ঠিক আছে ওটা আমি কালকে একভাবে করে দেবো জিনিসটা ঠিক আছে এখানে যে এনআইডিটা অ্যাড করা হয় ওটা কালকে করে দেবেন হ্যাঁ কালকে আমি সময় এসে আমি করব তারপরে অ্যাড পেমেন্ট মেথড এগুলো এগুলো এগুলো সব করে দেব আগে ওটা ওটা করি আগে পেজটাকে ইয়ে করি দাঁড় করে তারপরে এগুলো সব করে দেব এগুলো তো ইজি কাজ একদম ওকে কিন্তু দাদা পেজটা কেন ইয়া হয়ে গেল সেটা তো পেজটা হয় ওটা অসুবিধা নেই এটা প্রথম প্রথম এরা প্রথম অ্যাকাউন্টে সমস্যা তাই কালকে পর্যন্ত ঠিকই ছিল সব আজকে কি হলো সব সেটিংস করবে এটা আমাদেরও আমাদেরও সমস্যা হ্যাঁ আমাদেরও হয়েছে এটা আপনারও হবে এটা কোনো সমস্যা হ্যাঁ। এই যে বুস্ট আনএভেলেবল হয়ে গেছে দেখেছেন হ্যাঁ বুস্ট अवेलेबल হয়ে গেছে এটা হচ্ছে যে আপনি এনআইডি কার্ডে ভেরিফাই করতে এটা আপনি একটু রাজু ভাইকে পাঠান আমি রাজু ভাই করে দেবো এটা আচ্ছা এখান থেকে কি এখন লক করা যাবে হ্যাঁ এখান থেকে লক করা যাবে রাজু রাজু আমি ডাক দিচ্ছি রাজু হ্যালো রাজু হ্যালো